وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من على lagi lagi Kamera, kamera, kamera, kamera, একটি হাদিস পাঠ করেছি বর্তমান সময়ে যে সময় আমরা অতিক্রম করছি এই সময়ের জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হল যে আমাদের নিজেদের আত্মপরিচয় লাভ করা মানুষ আজ তার বর্তমানে তার যে আত্মার পরিচয় তার সৃষ্টির রহস্য তার উৎস এই সব কিছুই যেন ভুলে বসেছে প্রয়োজন মানুষ প্রথমত তার নিজেকে সে চিনবে তার সৃষ্টির রহস্য সম্পর্কে সে জানবে উৎস সম্পর্কে জানবেন সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে জানবেন এই বিষয়গুলো যখন মানুষ জানবে অনুধাবন করবে স্বাভাবিকভাবে তার এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে আমার সৃষ্টির উদ্দেশ্য যেহেতু এই সুতরাং আমার কর্ম আমার সাধনা আমার চেতনা এই বিষয়গুলো কি হওয়া দরকার আর আমি কি করছি মোহতারাম হাজরিন রব্বে করিম বান্দাকে খুব মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন তো আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে কতটুকু ভালোবাসেন আমাদের যেমন নাকি আমাদের সন্তানের প্রতি ভালোবাসা আছে মা বাবার প্রতি ভালোবাসা আছে আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা আছে নিজের প্রাণের প্রতি মায়া মমতা আছে মহাব্বত আছে ভালোবাসা আছে এই যে বিভিন্ন ধরনের সম্পর্ক পারস্পরিক একে অপরের সাথে এই সমুদয় সম্পর্কের মধ্যে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে তার নিজেকে এজন্যই দেখা যায় যখন এমন কঠিন পরিস্থিতির সৃষ্টি হয় যখন নিজের প্রাণের আশঙ্কা করতে থাকে তখন মানুষ সমস্ত কিছু ত্যাগ করে বিসর্জন দেন সব সম্পর্ক ছিন্ন করে নিজের প্রাণকে বাঁচানোর জন্য সে চেষ্টা করে তো মানুষের প্রাণের মায়া সবচেয়ে বেশি আমি আমার নিজেকে নিজের প্রাণকে যতটুকু মহব্বত করি ভালোবাসি রব্বে করিমের ভালোবাসা আমার প্রতি তার চেয়ে আরো অনেক অনেক অনেক গুণ বেশি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে অনেক অনেক বেশি ভালোবাসেন বিধায় নবী রাসূলকে প্রেরণ করেছেন শরীয়ত দিয়েছেন দুনিয়াতে চলা ফেরার নীতি নীতি রব্বে কারিম বর্ণনা করে দিয়েছেন কাদের সঙ্গে চলবে কাদেরকে মহাব্বত করবে কোথায় সময় ব্যয় করবে কিভাবে চললে আল্লাহর সন্তুষ্টি আসবে দুনিয়াতে সফল হওয়া যাবে পরকালে আল্লাহ রবীন্দ্রের কঠিন আজাদ থেকে নাজাদ পাওয়া যাবে এই বিষয়গুলো রব্বে কারিম আমাদের দুনিয়াতে আসার পূর্বেই রব্বে কারিম নবী পাঠিয়েছেন কিতাব দিয়েছেন যার মধ্যে সকল বিষয় বিস্তারিতভাবে ভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে এই পথ হলো তোমাদের মুক্তির পথ এই পথ হলো নাজাদের পথ এই পথ হলো সমৃদ্ধির পথ সফলতার পথ যদি এই পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাও তাহলে তোমরা বিভ্রান্ত হবে দুনিয়া তোমাদের ধ্বংস হবে পরকালও তোমাদের ধ্বংস হবে এই জন্য মুখতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলামিন তার অপার অসীম কুদরত তার হিকমত তিনি কি চান সে বিষয় বোঝার শব্দ সামর্থ্য বান্দার ক্ষুদ্র আকলে ধরবে না এজন্য আল্লাহ রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন কিতাব দিয়েছেন বলে দিয়েছেন যে এই এই পথে এই এইভাবে চললে এই কাজগুলো করলে তোমাদের দুনিয়া আখিরাতে সফলতা আসবে আল্লাহ চান যে বান্দাকে মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন যেন আমার কোনো বান্দা বিপদগামী না হয় পদভ্রষ্ট না হয় বিভ্রান্তির শিকার না হয় যেন আমার কোনো বান্দাকে শয়তান পদভ্রষ্ট করে না দেয় শয়তানের চক্রান্ত থেকে ষড়যন্ত্র থেকে বান্দাকে মাহবুদ রাখার জন্য নিরাপদ রাখার জন্য বান্দার জীবনটাকে সুন্দর করার জন্য নবী রাসুলকে প্রেরণ করেছে তো যে আয়াত এবং হাদিস পাঠ করেছি এই হাদিসটি হল নবী মোহাম্মদ রসুল্লাহ যে সকল সুসংবাদ দান করেছেন সুসংবাদ বিশিষ্ট হাদিসগুলোর মধ্য থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি মোহতারাম হাজরিন এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন উম্মতের সাত শ্রেণীর মানুষকে সুসংবাদ দিয়েছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পরবর্তী যে জীবন আসবে সেই জীবনে প্রথম পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পূর্বে হাসরের ময়দান কায়েম হবে রব্বে কারিম দুনিয়ার জীবনের হিসাব নিকাশ নেবেন তখন আল্লাহ রব্বুল আলমিনের যে আরস থাকবে সেই আরসের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন সাত শ্রেণীর লোকদেরকে রব্বে কারিমের আরসের ছায়া নিচে স্থান দিবেন তো আরসের ছায়ার নিচে স্থান পাওয়ার প্রয়োজনটা কি দুনিয়াতে আমাদের পারস্পরিক যে মহব্বত ভালোবাসা হাসরের ময়দানে সেই পারস্পরিক মহব্বত আর ভালোবাসা থাকবে না সে সময়টা হবে খুব ভয়াবহ কোরআনে করিমের ভাষায় يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت এর মাধ্যমে শুরু হবে হাসরের ময়দানের ভয়াবহতা বিভীষিকা দুনিয়া ধ্বংসের সূচনার মাধ্যমে হাসরের ময়দানের অবস্থার সূচনা হবে রব্বে কারিম বলেন অবস্থাটা এত ভয়াবহ হবে সেদিন তোমরা দেখবে তার হার কুল্লু মুরদিআতিন আপনি তার ভুক্ত পশু সন্তানকে ভুলে যাবেন আজকে দেখা যায় দুধের বাচ্চা যদি কোথাও কান্না করে মায়ের কানে যদি আওয়াজ পৌঁছে যত ব্যস্ততাই থাকুক না কেন মা দৌড়িয়ে যায় সন্তানকে কুলে নেয় বুকে নেয় দুধ পান করায় কিন্তু সেদিন এই সন্তানের কথা মায়ের স্মরণ থাকবে না প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করে দিবে وترى الناس سكارى মানুষকে দেখা যাবে মাতা উম্মা রব্বে কারীম বলেন ওমা হুম বিসুকারা অথচ তারা উন্নত নয় মাতাল নয় ولكن عذاب الله شديد রব্বে কারীমের যে পাকড়াও রব্বে কারীমের যে শাস্তি শাস্তির কঠোরতা ভয়াবহতা সেটা বড়ই কঠিন এজন্য এই অবস্থা মানুষের মধ্যে হবে অবস্থাটা এত ভয়াবহ হবে এত মারাত্মক হবে যে সে তর্জন করতে থাকবে দূর থেকে শোনা যাবে যারা অপরাধী দুনিয়ার জীবনে যারা নিজেদের খেয়াল খুশি মতো চলেছে রবের দেওয়া বিধান মতো চলেনি রাসুল করিম সাল্লামের সন্ন্যার অনুসরণ করেনি রাসুলের অনুসারীদের সাথে সুসম্পর্ক রাখেনি মহাব্বত ভালোবাসার হৃদ্যতার সম্পর্ক স্থাপন করেনি ওই সকল ব্যক্তিদের অবস্থা তখন খুব ভয়াবহ হবে রব বলেন এই জাহান নাম যে তর্জন গর্জন করতে থাকবে দূর থেকে সেই গর্জন শুনে তাদের আত্মহত্যা কেঁপে উঠবে হাজরিন অবস্থাটা এমনই হবে আজকে যাদের জন্য আমরা রব্বে করিমের বিধানকে উপেক্ষা করছি সে সকল লোকগুলো আমাদেরকে পরিচয় দিবে না যখন আমাদেরকে দেখবে তারা ভাবতে থাকবে আল্লাহ বলেন যে অবস্থাটা এমন হবে যে মানুষ যখন নাকি তার ভাইকে দেখবে সে তার ভাইকে দেখে পরিচয় দিবে না এই ভয়াবহ কঠিন অবস্থায় সে পলায়ন করতে থাকবে ভাবতে থাকবে যখন তার পিতা মাতাকে দেখবে তখন মাতার কথা সে মনে করবে না তাদের জন্য তার দিলে কোনো দয়া জন্মাবে না পিতা মাতাকে দেখেও পরিচয় না দিয়ে অন্যদিকে ছুটতে থাকবে সন্তানকে যখন দেখবে পিতামাতা এই সন্তানের কোনো পড়ুয়া করবে না তার নিজের প্রাণের মায়া সে কি করবে এই মুহূর্তে এই অবস্থা নিয়ে সে বেচাইন থাকবে অস্থির থাকবে স্ত্রীর কোথাও স্মরণ থাকবে না সেই স্ত্রীকে যখন দেখবে সে স্ত্রীকে দেখে অন্যদিকে ভাবতে থাকবে মোহতারাম হাউসিন দুনিয়ার সম্পর্কগুলো তো এমন যে আজকে যদি এমন হয় যে আমার সামনে আমার ভাইকে কেউ আঘাত করে আমি প্রতিশোধ নিতে ব্যস্ত হয়ে পড়ি আমার পিতার উপর যদি কোনো ধরনের আঘাত আসে সেটাকে আমি সহ্য করতে পারি না আমার স্ত্রীর ব্যাপারে কেউ কোনো অভিযোগ করলে তার সায়স্তা করার জন্য আমি আমার জান প্রাণকে বিসর্জন দিয়ে দেই কিন্তু হাসনের ময়দান এত ভয়াবহ অবস্থা হবে কারো কোনো খবর থাকবে না রব বলেন মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি প্রত্যেক মানুষ তার নিজের অবস্থা নিয়ে বেচাইন থাকবে অস্থির থাকবে যে আমার কি অবস্থা হবে শুধু মানুষের সাধারণ মানুষ নয় কিভাবে নির্ভীক থাকা যায় প্রশান্ত হৃদয়ে অবস্থান করা যায় স্বস্তির নিঃশ্বাস করা যায় শান্তিতে থাকা যায় সেই সুসংবাদ হাদিসের মধ্যে দিয়েছেন শুধু তাই না ভয়াবহতা এত মারাত্মক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রাসূল বলেন লাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান যে হাসরের ময়দানে মানুষকে উলঙ্গ করে ওঠানো হবে তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ আর রিজাল ওয়ান নিসা জামিআন পুরুষ এবং মহিলা একত্রে হবে একসাথে হবে বা'দুহুম ইলা বা'দ একজন অপরজনের দিকে তাকাবে তো বিষয়টা কত নোংরা এবং দৃষ্টিগত হবে রাসূল বলেন ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন বা'দুহুম ইলা বা'দ যে বিষয়টা একজন যে আরেকজনের দিকে তাকাবে এই সুযোগ বা এই অবস্থা হবে না এই অনুভূতি থাকবে না বিষয়টা এর চেয়ে আরো কঠিন হবে যে উলঙ্গ থাকবে কিন্তু কারো কোনো খবর থাকবে না মোহতারাম হাজরিন শুধু এতটুকুই নয় দুনিয়ার মধ্যে আজকে আমরা যে যে অবস্থানে আছি কারো অর্থের দ্বন্দ্ব আছে কারো ক্ষমতার দ্বন্দ্ব আছে রব্বে করিম হাসরের ময়দানে ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কার আজকের কর্তৃত্ব কার মুহতারাম হাজরিন সকল মখলুকের জবাব হবে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার আজকের এই দিনের রাজত্ব এই দিনের কর্তৃত্ব মহান পরাক্রমশালী একমাত্র আল্লাহ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাসরের ময়দানে এই দুনিয়াকে জমিনকে তিনি গুটিয়ে নেবেন ইয়াকবিল্লাহু সামাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে গুটিয়ে নেবেন বিয়াদিহি ইয়ুমনা ডান হাতের মধ্যে নিয়ে নেবেন তারপর জিজ্ঞাসা করবেন আনাল মালিক আমি বাদশা আমি আজকের অধিপতি আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন কোথায় দুনিয়ার দাম্ভিকেরা কোথায় অহংকারকারীরা কোথায় ওই সমস্ত ব্যক্তিরা যারা আমার বিধানকে আমার বিধানের অনুসারীদেরকে যারা তুচ্ছ তুচ্ছিন্ন করেছ ছোট নজরে দেখেছ তারা আজ কোথায় মুহতারাম হাজরিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে দুনিয়ার মধ্যে যে আগুন তোমরা দেখো যে আগুন সব কিছুকে জ্বালিয়ে দেয় বশীভূত করে দেয় এই আগুন থেকেও জাহান্নামের আগুন আরো অনেক অনেক দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে کرام প্রশ্ন করেন ইন কানাত লাকাফিরা ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর রাসূল মানুষকে জ্বালানোর জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল তো সুতরাং তারপরেও সেটাকে আরো সত্তর গুণ কেন করা হলো রাসূল বলেন ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআ কুল্লুহুন্না মিথলু হাররিহা যে এটাকে আরো উনসত্তর গুণ তেজ বাড়িয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি অংশই তার সর্বপরিমাণ আল্লাহ রব্বুল আলামিন এই আগুনকে আলাইহা আলফ সানাতিন হাত্তা ইহমাল্লাত 1000 বছর এই আগুনকে জ্বালানোর পর তার যে রং রূপ ধারণ করেছে সেটা একটি লাল বর্ণ হয়েছে আলাইহা আলফ সানাতিন হাত্তা আল্লাহ রাসুল বলেন আরো এক হাজার বৎসর আগুনকে উত্তপ্ত করা হয়েছে জ্বালান হয়েছে তখন আগুনের লাল রং পরিবর্তন হয়ে সেটা শুভ্র সাদা আকার ধারণ করেছে সেটাকে আরো এক হাজার বৎসর উত্তপ্ত করার পর সেটা কালো হয়েছে কালো আকার ধারণ করেছে ফাহিয়া সাউদা মুজলিমা রাসূল বলেন সেটা ভীষণ নিকশ কালো খুব জঘন্য খুব ঘন অন্ধকার এরকম ভয়াবহ অবস্থা যখন হবে আর এই জাহান্নামকে যখন নাকি টেনে নিয়ে আসা হবে তর্জন গর্জন করতে থাকবে তখন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জাহান নামকে ময়দানে নিয়ন্ত্রণ করা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইউতা বিজাহান্নাম জাহান্নামকে নিয়ে আসা হবে ইয়াউমাল কিয়ামতি লাহা 70 আলফ জিমামিন 70 হাজার শিকল লাগানো থাকবে মা কুল্লি জিমামিন 70 আলফ মালাকিন ইয়াজুরুনাহা প্রত্যেকটি শিকলের মধ্যে 70 হাজার করে ফেরেশতা টেনে ধরে রাখবে মোহতারাম হাজরিন জাহান্নাম যখন অপরাধীদেরকে দেখবে দুনিয়াতে যারা নামাজ পড়েনি দুনিয়াতে যারা রোজা রাখেনি যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করেনি সাকাত দেয়নি যারা আল্লাহর দিনের মাইন হয়নি আল্লাহর দিনের মাইন হয়নি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার প্রসারে যে সকল ব্যক্তি যে সকল প্রতিষ্ঠান সংগ্রাম করেছে কাজ করেছে তাদের সাহায্য সহযোগিতা করেনি ওই সকল অপরাধীদেরকে দেখার সাথে সাথে জাহান নাম তাদেরকে আক্রমণ করার জন্য উদ্যত হবে মোহতারাম হাজরিন বনের হিংস্র প্রাণী যখন নাকি শিকার দেখার পর ঝাঁপিয়ে পড়ে জাহান নামের অবস্থাটাও সেদিন এরূপে হবে এজন্য আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে বিচারের পূর্বে জাহান নাম যেন কাউকে গ্রাস করতে না পারে এইভাবে জাহান নামকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করবেন আল্লাহর রাসূল বলেন আজকে যেমন গরম পড়েছে মুহতারাম হাজিরিন হাসরের ময়দানের অবস্থাটা হবে এমন تدنى الشمس يوم القيامة كمقدار ميل قال سليم بن عامر فوالله ما أدري ما يعني بالميل أمسافة الأرض হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দানে মানুষের থেকে 100 টাকা ঊর্ধ্বে সূর্য থাকবে উপরে থাকবে আজকে তো সূর্য মানুষ থেকে অনেক অনেক দূরে বিজ্ঞানীদের ভাষায় সূর্য এই পৃথিবী থেকে পনেরো কোটি মাইল দূরে মুখতারাম হাজরিন তো সেদিন হাসরের ময়দানে সূর্যটা একশো টাকা উপরে থাকবে হাদিসের মধ্যে এসেছে কামিকদারি মির হযরত সুলাইমান ইবনে আমির তিনি বলেন যে আমি জানি না এর দ্বারা উদ্দেশ্য কি আমাসাফাতাল আইন দুনিয়ার মধ্যে আমরা যে জমিনের গুরুত্ব মাপি এক মাইল হিসাবে এরকম এক মাইল করে থাকবে আমাদের চোখের মধ্যে সুরমা দেই সুরমাদানির যে শলাকাটা থাকে এটাকেও আরবিতে মিল বলা হয় নাকি এই এক মিল পরিমাণ দূরে থাকবে অর্থাৎ মাথার খুব সন্নিকটে সূর্য থাকবে মানুষের অবস্থাটা কি হবে মানুষ তার দুনিয়ার জীবনে যে কৃতকর্ম করেছে ওই কৃতকর্ম অনুযায়ী সে ঘামের মধ্যে ডুবতে থাকবে ويكون الناس ومنهم من يكون الى كعبيه কিছু মানুষ এমন থাকবে যাদের ঘাম ছড়তে ছড়তে টাকনো পর্যন্ত ডুবে যাবে অমিন কিছু মানুষ এমন হবে যাদের ঘাম ঝরতে থাকবে আর হাঁটু পর্যন্ত ডুবে যাবে অমিন কিছু মানুষ এমন থাকবে যাদের কোমর পর্যন্ত ডুবে যাবে অমিন হুম্মাই জামা কিছু মানুষকে এমন আছে যাদের ঘামের নাগাম লেগে যাবে রাবি বলেন বর্ণনাকারী সাহাবী আশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা ইলা বিয়ারিহি ইলা ফিহি আল্লাহর রাসূল যখন বলেন ইউলজিমুহু আরব ইলজামা লাগাম লেগে যাবে তখন রাসূল তার হাত দিয়ে তার মুখের দিকে ইশারা করে বলেন যে এইভাবে এই পর্যন্ত মানুষের ঘামের লাগাম লেগে যাবে অর্থাৎ ঘামের মধ্যে হাবুডুবু হয়ে থাকে এমন ভয়াবহ কঠিন অবস্থা যখন হবে মুক্তারাম হাজরি সেই ভয়াবহ অবস্থায় রাসুল বলেন ওই সময় সাত প্রকারের সাত শ্রেণীর লোককে আল্লাহ ছায়া দান করবেন যেদিন রব্বে কারিমের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না মুহতারাম এখানে আল্লাহ রব্বুল আলমের সাত ব্যক্তিকে স্থান দিবেন না সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ রব্বুল আলমিন স্থান দিবেন এর মধ্যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইমামুন আদিল এক নাম্বার হলো ন্যায় পরায়ণ বাদশা যে আদালতের সাথে ইনসাফের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন প্রজাপতি পালন করেছেন সেইভাবে রসুলের সুন্না অনুসরণ করে যারা নাকি তার দায়িত্ব যে আমাদের পালন করবেন সেই আমাদের বাদশাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আরো সে আজিমের নিচে স্থান দিবেন মুখতারাম হাজিরিন এক হওয়া হওয়া এটা সকলের পক্ষেই সম্ভব নয় অথচ কোরআনে করিম বলে মা রসুল্লাহকে ইল্লা রহমাতাল্লিল আলামিন যে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি আপনাকে মোহতারাম হাউজিনের রসুল বিশ্ব জগতের প্রত্যেকটি সদস্যের জন্য প্রতিটি মানুষের জন্য রহমত তো রহমাতুল্লিল আলামিন যিনি সে সংবাদ দিয়েছেন ইমামে আদম একজন রাষ্ট্রের প্রধান যেমন ইমামে আদম হতে পারে যেমন আবু দাউদ শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল প্রশ্ন করেন ইসলাম শরীয়তের মধ্যে শহীদদেরকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে বিনা হিসাবে রব্বে তাদেরকে জান্নাত দান করবেন তো দেখলেন শহীদদের যে মর্যাদা আমার উম্মতের অধিক থেকে অধিক পরিমাণে উম্মত যাতে শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে রাসূল শহীদের ব্যাখ্যা করেন সাহাবায়ে কালামকে প্রশ্ন করেন মা তাউদ্দুন শাহী রফিকুম যে তোমরা তোমাদের মধ্য থেকে শহীদ কাদেরকে মনে করো আল্লাহ রসুলের সাহাবিরা প্রশ্ন উত্তর দেন যে যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তারাই তো শহীদ যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তারাই শহীদ যদি এরাই শহীদ হয় তাহলে আমার খুব কম সংখ্যক লোকই শহীদের মর্যাদা নিয়ে যাবে শহীদের মর্যাদা শহীদের সংখ্যাকে আরো ব্যাপক করে দিয়েছেন যেমন নাকি হাদিসে এসেছে যে এমন সাত প্রকারের লোক আছে যারা নাকি আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করা ছাড়াও শহীদের মর্যাদা রাসূল বলেন আল মাতবুর শহীদ صاحب ذات الجنب شهيد صاحب الحريق شهيد صاحب الغرق شهيد المذكور شهيد এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রকারের কথা বলেন যে কেউ মহামারীতে যারা মারা যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দিবেন যারা নাকি পানিতে ডুবে মারা যায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় দেয়ালের নিচে চাপা পড়ে মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তাদেরকে আল্লাহ আলামিন শাহাদতের মর্যাদা দান করবেন সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে প্রসব করতে গিয়ে যে সকল মাদের এন্তেকাল হয় তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শাহাদতের মর্যাদা দিবেন এর দ্বারা রাসুলের উদ্দেশ্য হলো যে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ এক জাতির গোষ্ঠীর জন্য বিশেষ এক বৈশিষ্ট্যপূর্ণ মানুষের জন্য যে বিশেষ ফজিলত ঘোষণা করেছেন ওই ফজিলত নিয়ে আমার উন্নতের অধিক সংখ্যক লোক যেন জান্নাতে যেতে পারে এজন্য রসুল তিনি ব্যাখ্যা করেছেন শহীদের প্রকারকে আরো পরিব্যক্ত করেছেন বিস্তৃত করেছেন ঠিক তেমনি ইমামে আদেলের ব্যাপারেও মহাদ্দেসিনে মানুষকে সামনে রেখে ইমামে আদেলের ব্যাখ্যা করেন রাষ্ট্রের প্রধান যেমন ইমাম আহাদের হতে পারে কোনো সংগঠনের প্রধান ইমাম আহাদের হতে পারে কোন প্রতিষ্ঠানের প্রধান ইমাম আহাদের হতে পারে ইউনিয়নের প্রধান ইমাম আহাদের হতে পারে সমাজের প্রধান তিনি ইমাম আহাদের হতে পারেন এমনকি গৃহকর্তা তিনিও ইমাম আহাদের হতে পারেন একজন পরিবারের গৃহকর্তা যখন তার পরিবারের সদস্যদেরকে কোরআন সুন্দর বিধান অনুযায়ী পরিচালনা করবে তাদের হক আদায় করবে এক কথায় তার অধীনস্থদের সাথে আল্লাহ রব্বুল আলমিনের বিধান অনুযায়ী সে তাদেরকে পরিচালনা করবে আচরণ করবে তখন সে সেও ইমামে আদেল হিসেবে আল্লাহ রব্বুল আলমিনে আরশের ছায়া নিচে স্থান লাভ করবে মোহতারাম হাজরিন একজন পরিবারের পাঁচজন দশজন সদস্য হয় পাঁচ দশজন সদস্যের মধ্যে গৃহকর্তা একজনই হয় এবং একজন যদি ইমামে আমাদের হন বাকি যে তার অধীনস্থ যারা আছেন তাদের অবস্থা কি হবে মোহতারাম হাউজিন যদি কোনো ব্যক্তি সে মনে করে যে ইমামে আমাদের কিভাবে হওয়া যায় আমাকে আল্লাহ রব্বুল আলমিন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আমাকে আল্লাহ রব্বুল আলমিন যে সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এগুলো আমার এগুলোর যথাযথ ব্যবহার করা আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর যথাযথ ব্যবহার হাজরিন যদি এই হাত আমাকে আল্লাহ রব্বুল আলামিন যেই কাজের জন্য দিয়েছেন আমি যদি এই হাতকে সেই কাজে ব্যবহার করি আমার এই হাত দ্বারা অন্যায়ভাবে যদি কাউকে আঘাত না করি এই হাত দ্বারা অন্যায়ভাবে কোনো কিছু যদি আমি দখল না করি আমার এই জবান দ্বারা যদি আমি কোনো ধরনের অশ্লীল বাক্য ব্যবহার না করি এই জবানের সঠিক ব্যবহার যদি আমি করি গিবত শেখায়ত যদি আমি না করি মোহতারাম হাজরিন আমার এই জবানকে হেফাজত করলাম আমার এই দৃষ্টিকে যদি আমি হেফাজত করি আমার কানকে যদি আমি হেফাজত করি এক কথায় আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গকে সম্মত সম্মতভাবে যদি আমি পরিচালনা করি তাহলে আমার অধীনস্থ যেহেতু আমার এই অঙ্গ গুলো সুতরাং ইমামে আগের হিসেবে আল্লাহ রব্বুল আলামিনের ছায়া হয়েছে আমার স্থান হওয়ার সুযোগ আছে মুহতারাম সেই হিসাবে সমাজের প্রত্যেক ব্যক্তি যদি চায় যে ইমামে আদেল হওয়ার গৌরব অর্জন করে রব্বে কারিমের আরশের ছায়া নিচে স্থান লাভ করবে তাহলে তার দ্বারা এটা সম্ভব কারণ একজন মানুষ যখন তার এই গোটা বডিটাকে শরীয়তের লাগাম লাগিয়ে নিয়ন্ত্রণ করবে তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার জীবনও তার উপর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমন সালামতের ঘোষণা আছে রব্বে কারিম বলেন আমি তোমাদেরকে শক্তি দিয়েছি সামর্থ্য দিয়েছি জনবল দিয়েছি অর্থনীত্য দিয়েছি ক্ষমতা তোমাদেরকে আমি দিয়েছি এই ক্ষমতা পেয়ে তোমরা রাষ্ট্রের প্রধান হয়ে অথবা জনপদের প্রধান হয়ে অথবা সমাজের প্রধান হয়ে গোত্রপতি হয়ে তোমরা ভুলে বসেছ তোমাদের আত্মপরিচয় তোমরা কি জানো না তোমরা কি বোঝো না এই আয়লমা এই জ্ঞান কি এই ভূত শক্তি তোমাদের মধ্যে নেই আমার আজকে আমি তো তোমাকে সৃষ্টি করেছি নুৎফা থেকে আমি তো তোমাকে সৃষ্টি করেছি শুক্র থেকে আমি তো তোমাকে এমন বস্তু থেকে সৃষ্টি করেছি যেই বস্তু এমন যেটা তুমি মানুষের সামনে প্রকাশ করতে পারো না এমন বস্তু যেটা কাপড়ে শরীরে কোথাও যদি লেগে যায় সেটাকে ধুয়ে পরিষ্কার করতে হয় সেটা থেকে পবিত্রতা অর্জন করতে হয় এমন বস্তু থেকে আমি সৃষ্টি করেছি রব বলেন এই বস্তু থেকে সৃষ্টি করার পরেও মানুষ তার সৃষ্টির উৎসকে কিভাবে হারিয়ে ফেলেছে তার রহস্যকে সে কিভাবে ভুলে বসেছে আজকে সে তার স্রষ্টার সাথে প্রকাশ্য বিবাদে আর ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে সে দৃষ্টান্ত দেয় রব বলেন যে আজকে সে আমাকে দৃষ্টান্ত দেয় উদাহরণ দেয় এবং তার সৃষ্টির উৎস আর রহস্য সে ভুলে গিয়ে সে বলে একটি হাড়কে নষ্ট পুরাতন একটি হার হাতে নিয়ে সে নবী মোহাম্মদ বলে এই মধ্যে প্রাণের সঞ্চার কে করবে অথচ এই হারটি তো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এই হারটি তো টুকরো টুকরো হয়ে গিয়েছে এই হাড়টি তো মাটির সাথে মিশে গিয়েছে যেই হার অস্থি মজ্জা মাটির সাথে মিশে গিয়েছে সেই হারের মধ্যে প্রাণের সঞ্চার কে করবে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করে আরবের গুত্রপতিরা মুহতারাম হাজরিন রব্বে কারীম বলেন ওয়া নাসিয়া খালকা দৃষ্টান্ত সে দিতে গিয়ে তার আত্মপরিচয়কে হারিয়ে ফেলেছে তার সৃষ্টির রহস্য হারিয়ে ফেলেছে যদি তার সৃষ্টি সম্পর্কে তার সামান্যতম অনুভূতি থাকত সামান্যতম তার জ্ঞান থাকত যদি সে জানত এই বিষয়টা তার মেধায় যদি জাগরণ থাকতো তাহলে এমন দৃষ্টান্ত সে দিত না কারণ হারের মধ্যে প্রাণের সঞ্চার করা এই হারের মধ্যে প্রাণের সঞ্চার করা এটা কঠিন কোন বিষয় না রব বলে আনশাহা আউয়াল মাররা আকৃতির অভিন্ন রূপের এই নৃত্য থেকে রব্বে অসংখ্য আকার আকৃতির আয়তনের রূপের মানুষ সৃষ্টি করেছেন আর আজকে সৃষ্টি হওয়ার পর রবের সেই বিধানকে উপেক্ষা করে রবের উপর যে আকিদার যে বিশ্বাস যে ইমান রাখার কথা ছিল সেটাকে অস্বীকার করে দুনিয়ার এই ধারাটাকে সরজ্ঞান করে মানুষ যে যেভাবে চায় যেভাবে চায় সেভাবেই চলবে তার মতটাকে সে প্রতিষ্ঠিত করবে রব্বে করিমের বিধানের তোয়াক্কা করবে না রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরোয়া করবে না রব্বে করিম বলেন নাসিয়া খালকা সে তার সৃষ্টির উৎস হারিয়ে ফেলেছে যখন কোন মানুষ তার সৃষ্টির উৎস হারিয়ে ফেলে যেই কোনো বস্তুর সৃষ্টির উৎস যখন হারিয়ে যায় তখন সেটা মানুষের ধ্বংসের কারণ হয়ে যায় সেটা আর কোনো সৃষ্টির কাজে লাগে না সেটা একমাত্র বিনাশের কাজে ব্যবহৃত হয় এজন্যই যে সকল মানুষ তার সৃষ্টির উৎস হারিয়ে ফেলে তার আত্মপরিচয় ভরে যায় তখন সেই মানুষের মধ্যে মানবতা থাকে না সেই মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকে না সেই মানুষের মধ্যে সহমর্মিতা বোধ থাকে না সেই মানুষের মধ্যে কোন আদল আর ইনসাফ থাকে না মুহতারাম হাজরিন আদল আর ইনসাফ তখনই আসে যখন মানুষ তার সৃষ্টির উৎস সে জানে যে আমি আজকে বড়াই করতেছি দ্বন্দ্ব করতেছি ক্ষমতা আমি আজকে বড়াই করতেছি আমার অর্থের আমি আজ দ্বন্দ্ব করতেছি আমার জনসমর্থনের মুহতারাম হাজরিন এটা তখন আসে যখন আমি ভুলে যাই যে আমাকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করা হয়েছে রব্বে কারিম বলেন আবিসমা রব্বিক আল্লাযী খলক তুমি পড়ো তুমি অধ্যয়ন করো তুমি গবেষণা করো রিসার্চ করো ইলম অর্জন করো অধিক থেকে অধিক পরিমাণে তুমি ইলমের চর্চা করো তবে তোমার সেই জ্ঞান সাধনা হবে তোমার সেই ইলমের চর্চা হবে তোমার সেই রিচার্জ হবে বিস্মে রব্বিক তোমার যিনি রব তোমার যিনি প্রতিপালক আল্লাহ দিয়ে খলাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের তার নামের সাথে তার সিফাতের সাথে তার অস্তিত্বের সাথে অর্থাৎ ওই ইলম অর্জন করো যেই ইলমের মাধ্যমে যেই রিচার্জ অধ্যাবসায় আর গবেষণার মাধ্যমে রব্বে কারিমের পরিচয় তোমার নিকট উন্মোচিত হবে রব্বে কারিমের পরিচয় জানতে পারবে রব্বে কারিমের জাত আর সিফাতের পরিচয় তোমার সামনে উন্মোচিত হবে সেই আইন তুমি অর্জন করো এর মাধ্যমে তোমার মধ্যে আদরের গুণ আসবে এর মাধ্যমে তোমার মধ্যে মনুষ্যত্বের গুণ আসবে এর মাধ্যমে তোমার মধ্যে মানবতার গুণ সৃষ্টি হবে হৃদ্যতার গুণ সৃষ্টি হবে সহিষ্ণুতা উদারতা তোমার সৃষ্টি হবে এখানে রব্বে কারিম ইরশাদ করেন আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক এখানেও আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি তোমার মেধায় তুমি কিছু হয়ে যাবে কিছু করে ফেলবে এটা ভাবার কোনো সুযোগ নেই তোমার তুমি মেনে মনে রাখো যে তোমাকে আমি সৃষ্টি করেছি মিনা আলাক সেটা প্রকৃত অর্থে কোন জ্ঞান নয় সেটা প্রকৃত অর্থে কোন আইন নয় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দেন এটা ওহির প্রথম বার্তা প্রথম পাইলাম এর মাধ্যমে রব্বে কারিম তার বান্দাদেরকে বলেন যেই যুগের সূচনা হচ্ছে এই যুগ হবে শিক্ষার যুগ এই যুগ হবে শিক্ষিত মানুষের যুগ এই যুগ হবে জ্ঞান বিজ্ঞানের যুগ এই যুগ হবে রিচার্জ আর অধ্যবসায়ের যুগ এই যুগের মানুষ রিচার্জ করবে গবেষণা করবে রব্বে করিমের অপার কুদরত নিয়ে অসীম কুদরতের গবেষণা করে করে মানুষ রবের অসীম কুদরতের জানবে রবের পরাক্রমশালীতা সম্পর্কে জানবে রব যেমন গফার তেমনি তিনি রহমান জানবে তিনি কহার তিনি জব্বার জানবে এইভাবে রবের প্রত্যেকটা সিবত সম্পর্কে অর্জন করে মানুষের মধ্যে আদরের গুণ আসবে মানুষ বিপদগামী হবে না মানুষ ধরাকে সরা জ্ঞান করবে না আর এই সকল আইনে এই সকল জ্ঞান যে সকল প্রতিষ্ঠানে এসে অর্জন করা যায় রব্বে করিম নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের প্রাক্কালে নবুয়তের প্রারম্ভে মক্কার মধ্যে দারুল আরকাম নামে সেই প্রতিষ্ঠানের গোলাবর্তন করেছিলেন পরবর্তীতে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যান তখন সুফায় সেই প্রতিষ্ঠানের গোলাবর্তন করেন এরই ধারাবাহিকতায় যুগ পরম্পরায় আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে তারই একটি নমুনা হলো আজকের এই এখানের এই প্রতিষ্ঠান মুহতারাম হাজরিন এজন্য বলবো যে হাদিস আমি পাঠ করেছি উদ্দেশ্য হলো এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে হাদিসের মধ্যে দিয়েছেন এই হাদিসের এই সুসংবাদকে গ্রহণ করার জন্য সেই যোগ্যতাকে অর্জন করার জন্য সেই প্রকার আর সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের সৃষ্টির উদ্দেশ্য সৃষ্টির রহস্য আমাদের জানা অপরিহার্য এজন্য রব্বে কারিম বলে দিয়েছেন আন্না খালাকনা ভূমির লুৎফা তোমার গর্ব করা তোমাকে সাজে না অহংকার তোমাকে সাজে না অর্থের দম্ভ ক্ষমতার দম্ভ তোমাকে মানায় না আমি নাপাক পানি থেকে সৃষ্টি করেছি যেহেতু তোমার অস্তিত্বটাই একটা নাপাক অপবিত্র বস্তু থেকে সুতরাং গর্ব তুমি কিভাবে করো অহংকার তুমি কিভাবে করো তোমার তো গর্ব করো তোমাকে সাজে না অহংকার তোমাকে মানায় না তোমার মধ্যে আসবে বিনয় তোমার মধ্যে আসবে নম্রতা যদি বিনয় আর নম্রতার গুণ সৃষ্টি হয় তাহলে তুমি একজন আদেল হিসাবে সাব্যস্ত হবে রব্বে করিম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে সুসংবাদ দেন যে ইমামুন আদেল যদি ইমামে আদেল হয় যদি সব ধরনের পরজগতা থেকে নিজের মন চাহি নফসকে প্রাধান্য না দিয়ে আল্লাহর বিধানকে সামনে রেখে রাসুলের সন্ন্যকে সামনে রেখে তার অধীনস্থদেরকে সে পরিচালনা করে তাহলে সেই ব্যক্তি ইমামে আদের হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়া নিচে স্থান লাভ করবে দ্বিতীয় পর্যায়ে বলেন যুবকদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যারা নাকি যুবক আছি ভাইয়েরা যুবকদেরকে বিশেষ একটি দিয়েছেন যুবকদেরকে দিচ্ছেন যে সকল যুবক তাদের যৌবনকে ব্যয় করবে যৌবনের যৌবনের গরমে তারা কোনো ধরনের অশৃঙ্খলা শরীয় পরিপন্থী কোনো কাজ করবে না যুবকের সর্বত্রই দাম আছে মূল্যায়ন আছে শরীয়ত যুবককে মূল্যায়ন করেছে হাসরের ময়দানে রব্বে কারিম বান্দাদেরকে প্রশ্ন করবেন পাঁচটা প্রশ্ন এর মধ্যে বান্দার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে এই জীবন সম্পর্কে প্রশ্ন পরেও বিশেষ করে যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে ওয়ান সাবাবিন ফিমা আবলা ও আমার বান্দা তোমাকে আমি ভালো যৌবন দিয়েছিলাম যেই যৌবনে তোমার কথা মানুষ শুনতো তোমার ছোটরা তোমাকে ভয় করত বড়রা তোমাকে সঙ্গে করত তোমার কথার মূল্যায়ন করত সেই যৌবনটা তুমি কোথায় কোন কাজে কার সন্তুষ্টির জন্য ব্যয় করেছ ওয়ান শালাবিন ফিমা আল্লাহ তোমার এই যৌবনের হিসাব তুমি আমাকে পৃথক ভাবে দাও এটা স্পেশাল ভাবে এই যৌবনের হিসাব রপ্তে কারিম নিবেন এজন্য যুবক ভাইদেরকে বলছি আজকে যাদের যৌবন আছে তাদেরকে বলছে আল্লাহ রব্বুল এই যৌবনের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি যৌবনের গুরুত্ব অনেক বেশি বনের হিংস্র প্রাণী যখন বয়স হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় চলাফেরা করতে সক্ষম যখন হয় না তখন সেও শিকার থেকে হাত পা ধুয়ে নেয় মুহতারাম হাজরিন তখন আর তার এই শিকার থেকে হাত পা ধুয়ে নেয়া সাধু সাজা সেটা প্রকৃত অর্থে সাধু নয় যৌবন থাকতে যারা এবাদত করবে তাদের এবাদত এটাই হলো প্রকৃত ইবাদত তাদের ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দাকে আমি যৌবন দিয়েছি এই যৌবনের তারণাকে সে পিছনে ফেলে আমার সন্তুষ্টির জন্য তার নফসের সকল চাহিদাকে সে বিসর্জন দিবে তো যুবক ভাইয়েরা আজকে আমরা আমাদেরকে এখনো যাদের যৌবন আছে আমরা চিন্তা করি আজকে আমাদের এই যৌবনকে আমরা আল্লাহর আনুগত্যে কিভাবে ব্যয় করব দৈনিক পাঁচ ভক্ত নামাজ আদায় করা এটা যৌবনের হক আদায় হয় না রাতের তাহাজ্জুদ মুহতারাম হাজরিন এটা আবশ্যক এই যৌবনের মধ্যে আমাদেরকে দিনের সাথে দিনকে কিভাবে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা যায় দিনের প্রচার প্রসারে আমার এই যৌবনের কিছু অংশ ব্যয় করতে হবে আমার এই যৌবনে যে পরিশ্রম আমি করতে পারি মোহতারাম হাজরিন সেই পরিশ্রমের কিছু অংশ আমাকে এই সমস্ত দিনই প্রতিষ্ঠানের মধ্যে ব্যয় করতে হবে হয়তো আমি আমার জানের যে আমার পারিশ্রমিক সেটা আমি প্রতিষ্ঠানে ব্যয় করব অথবা আমার পরিশ্রমের মাধ্যমে উপার্জিত অর্থ এই সকল প্রতিষ্ঠানে ব্যয় করব এর মাধ্যমে আল্লাহর দিনের মাইন আর মদতগার আমি হব আমার যৌবনকে আমি সেইভাবেই কাটাবো যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবায় কালাম রিদুয়ানুল্লাহ আলহি আজমাইনদেরকে গড়ে তুলেছিলেন তাদের সিরাতগুলো আমরা পড়ব সাহাবায় কালামের জীবনে এগুলো পড়ে পরে আমরা তাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করব যে আমাদের জীবনটাকে কিভাবে কাটাতে হবে যৌবনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে যদি আমরা এই সকল দিনই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখি যদি এই সকল দিনই প্রতিষ্ঠানে আমরা সময় ব্যয় করি তাহলে অক্কানি রপ্তানি ওলামায় কালামের সাথে যদি আমাদের সুসম্পর্ক থাকে তাহলে আমাদের যৌবনটাকে আল্লাহ আলমিনের আনুগত্যে কাটানো আমাদের জন্য সহজ হয়ে যাবে অন্যথায় যদি এই সকল দিনই প্রতিষ্ঠান থেকে দূরে থেকে ওলামায় কালামের সংস্পর্শে না এসে আমি যদি আমার যৌবনকে নিয়ে চলতে থাকি দুনিয়ার বাজারে তাহলে দুনিয়াতে আমার এই যৌবন আমাকে ধ্বংস করে দিবে পরকাল আমার ধ্বংস হয়ে যাবে এজন্য যুবক ভাইদেরকে বলছি রাসুল বলেন ওশাফি আইবাদাতিল্লাহ যে সকল যুবকরা তাদের যৌবনকে আল্লাহর আনুগত্যে কাটায় যৌবনে রবের নাফরমানি করে না কুরআন সুন্নাহ বিরোধী কোনো কাজে অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল যুবকদেরকে আরশে আজিমের ছায়া নিচে স্থান দান করবেন